হ্যালো প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন অনেকদিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা করছি ভিডিওটি সবাই খুব ভালো লাগবে আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো ভাঙড়া রেলওয়ে স্টেশন বড়াল ব্রিজ আশা করছি ভিডিওটি আপনারা সবাই ধৈর্য সকলে দেখবেন যারা আপনার আমার এই চ্যানেল নতুন অবশ্যই আপনারা নিচে দেখতে পাচ্ছেন লাল রঙের সাবস্ক্রাইব বাটন এখানে ক্লিক করে পাশে আসে বেল এখানে অল বাটনে ক্লিক করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে একটি নোটিফিকেশন চলে যায় তো আপনারা আজকে ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ রেলওয়ে স্টেশন ভাঙড়া বড়াল ব্রিজ প্ল্যাটফর্মটি আশা করছি আপনারা ভিডিওটি ধৈর্য করে দেখবেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো ভাঙড়া রেলওয়ে স্টেশন আশা করছি ভিডিওটি সবার খুব ভালো লাগবে অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য করে দেখবেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কাঙ্ক্ষিত ভাঙড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম চারিপাশে খোলামেলা জায়গা আশা করছি আপনাদের সবাই খুব ভালো লাগবে ভিডিওটি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তাহলে ভিডিওটি বুঝতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কাঙ্ক্ষিত ভাঙা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটি অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসার সম্ভাবনা রয়েছে আশা করছি এই ট্রেনটি আসবে আপনাদের ট্রেনের আশাটি দেখাবো আশা করছি আপনাদের ভিডিওটি সবার খুব ভালো লাগবে তো ভিডিওটিতে আপনাদের সম্পূর্ণ প্ল্যাটফর্মটি ঘুরিয়ে দেখানো হয়েছে তো অল্প কিছুক্ষণের অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পারবেন একটু পরে ট্রেন আসবে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনারা ভাঙড়া রেলওয়ে স্টেশনে সম্পূর্ণ স্টেশনটি আপনাদেরকে ঘুরে দেখানো হয়েছে ভিডিওটিতে আপনারা বুঝতে পারছেন বলতে বলতেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা রেলওয়ে স্টেশনে বড়াল ব্রিজ এ ট্রেনটি চলে এসেছে এই ট্রেনটির নাম হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি সবার খুব ভালো লেগেছে আশা করছি আপনারা ভিডিওটিতে বুঝতে পেরেছেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আশা করছি আপনাদের ভিডিওটি সবার খুব ভালো লেগেছে আজকের মতন এটুকু সবাই খুব ভালো থাকবেন